আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে চলেছে কেননা এই ভিডিওতে শুধুমাত্র এমন কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যে ইনফরমেশনগুলো আপনি শোনার পরে এবং অ্যাকাউন্ট করার পরে আপনি এখান থেকে নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন কমপক্ষে দশ ডলার এবং সর্বোচ্চ আপনি বিশ ডলার নিশ্চিত করে নিতে পারবেন শুধুমাত্র কোনোরকম কাজ করা ছাড়াই হয়তো আমার কথাটা শুনে আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে জাস্ট আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে হবে এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট করে মাস শেষে কমপক্ষে দশ ডলার ইনকাম জেনারেট করবেন সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি যেহেতু দশ ডলার কীভাবে নেবেন সেটি দেখতে হলে আপনাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে হবে আশা করি ভিডিওটি দেখবেন শুরু থেকে আমি বলে রাখছি যে যদি আপনি দশ ডলার না পান তাহলে অবশ্যই মাস শেষে আপনি অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ করবেন আমি আপনাকে আমার বিকাশের মাধ্যমে দশ ডলার আপনাকে কনফার্ম করে দেব এতটুকু নিশ্চয়তা দিচ্ছি সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন অর্থাৎ এখানে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে সেই সাবস্ক্রাইব লেখার মধ্যে আপনি ক্লিক দিয়ে ক্লিক দিয়ে রাখবেন এবং পাশাপাশি যে এখানে বেল বাটন দেখতে পাচ্ছেন বেল বাটনে যে তিনটি অপশন রয়েছে অল লেখাটি রয়েছে সেই অলের মধ্যে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে আমার সব ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন কেননা সর্বশেষ ইনফরমেটিভ লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো শুধুমাত্র আমি প্রতিদিনই আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পাবলিশ করছি আশা করি কোনো না কোনো ভিডিও আপনি দেখে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে নিতে পারবেন সো এবং বেশি বেশি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন আশা করি আমি এখানে ভিডিও আমার একটি ভিডিও ওপেন করেছি ওপেন করার একটি কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স খুঁজে পান না ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আজকের যে ওয়েবসাইট বা অ্যাপস যে লিঙ্কটি সেই লিঙ্কটি দেওয়া থাকবে সেটি আপনি কিভাবে খুঁজে পাবেন সেটি আমি দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি একটি মেনু দেখতে পাবেন এই যে মেনু এই মেনুর মধ্যে আপনি ক্লিক করবেন মেনুর মধ্যে ক্লিক করার পরে এই ভিডিও ডেসক্রিপশন বক্স আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সের সব কিছু কিন্তু দেওয়া থাকবে এবং এখান থেকে আপনি লিঙ্ক ক্লিক করে সরাসরি আপনি আপনার আজকের যে ওয়েবসাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটির মধ্যে প্রবেশ করবেন তার আগে আরও একটি অনুরোধ সেটি হচ্ছে যে আমার এখানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনি সরাসরি ক্লিক করার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কানেক্টেড হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড হলে সুবিধা কি অনেকেই কিন্তু এখানে ইনভলভ রয়েছে এবং অনেকে ইনকাম করছে যদি কোনো প্রবলেমে পড়েন বা কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে প্রশ্ন করলে আপনি দ্রুত এবং কুইক অ্যান্সার পেয়ে যাবেন এবং সলিউশন পেয়ে যাবেন আশা করি টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে নেবেন এ হচ্ছে মোটামুটি বিস্তারিত আশা করি এই কাজগুলো করে নেবেন সো আমি আজকের ভিডিওটি কম্পিউটারের মধ্যে শেয়ার করছি আশা করি আপনি মোবাইলের মধ্যেও এই সেম কাজগুলো করে নিতে পারবেন কম্পিউটারে দেখার একটি মাত্র কারণ সেটি আমি একটু পরে বলছি তার আগে আরও একটি স্পেশাল অনুরোধ থাকবে সেটি হচ্ছে আমার মেক মানি অনলাইন যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে এবং ইংলিশ রিলেটেড আর্নিং রিলেটেড কন্টেন্টগুলো এখানে পাবলিশ করা হচ্ছে যারা মোটামুটি ইংলিশ বুঝেন তাদের জন্য এই চ্যানেলটি একটি অসাধারণ চ্যানেল হতে চলেছে সুতরাং আপনি এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে অল ক্লিক দিয়ে রাখুন এবং পাশাপাশি আপনি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন কেননা আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আপনাদের যদি আন্তরিক সাপোর্ট পাই তাহলে আমি ভালো ভালো ভিডিওগুলো আপনাদের আপনাদের জন্য পাবলিশ করতে পারবো আশা করি সাথে থাকবেন সো ফিরছি একটু পরে সাথেই থাকুন অলরাইট হাঁটি হাঁটি পাবা করে চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটির নাম হচ্ছে টকলিমাকান ডট নেটওয়ার্ক এটি এমন একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত একটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এটি ওয়েবসাইটকে পছন্দ করার পিছনে কিছু কারণ আপনাকে জানা রাখতে হবে সেই কারণগুলোর মধ্যে ওয়েবসাইটটি পেমেন্ট দিচ্ছে কিনা এবং কারা কারা এখানে ইনভলভ রয়েছে এবং এই ওয়েবসাইটটি সম্প্রতি দু হাজার সালে কিন্তু আপডেট করেছে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের প্রুফ এবং এখানে কিন্তু অনেকে কাজ করছে এবং আপনি ইউটিউবের মধ্যে যদি চার্জ দেন যে টকলিমা খান এর পেমেন্ট প্রুফ সম্পর্কে আপনি হিউজ ভিডিও পেয়ে যাবেন আশা করি আপনার এই তোগুলো দেখার পরে অবশ্যই আপনার বিশ্বাস আরও বেশি বেড়ে যাবে শুরুতেই বলে রাখছি যে আপনি কন্টিনিউ ভিডিওটি করলে দেখলে অবশ্যই আপনি এখান থেকে নিশ্চিত দশ ডলার ইনকাম জেনারেট করতে পারবেন সো এখানে আসার পরে অর্থাৎ আমার ভিডিও ডেস্ক ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এখানে আসার পরে প্রথমত আপনাকে কাজ যেটি করতে হবে আপনি মোবাইলেও সেম ইন্টারফেস দেখতে পাবেন এখানে ফার্স্ট নেম দিবেন আমি সরাসরি দেখাচ্ছি ফার্স্ট নেম দিবেন এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সার নেম সার নেমটা দিবেন আমি এখানে সার নেমটা দিয়ে দেখাচ্ছি এরপরে নিক নেমটাও আপনি সেম দিতে পারেন আমি এখানে নিক নেমটা দিচ্ছি এরপরে আপনি ইমেল দিবেন আপনার একটি ব্যালিট ইমেল ইমেল দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই ছয় ডিজিটের থেকে আট ডিজিট বা দশ ডিজিট যত স্ট্রং পাসওয়ার্ড হয় তত আপনার তত আপনার জন্য ভালো হবে এরপর একই পাসওয়ার্ড এখানে দিবেন তার মানে আমি আবার বলছি অনেকে অ্যাকাউন্ট তৈরি করতে জানে না তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য এবং এই জিনিসগুলো একটু শোনার জন্য প্রথমে আপনি নেম দিবেন আপনার নিজের নাম এরপর আপনার সার নেম দিবেন এরপর নিক নেম নিক নেম মানে হচ্ছে ডাক নাম এরপর আপনি বেলেট একটি ইমেল অ্যাড্রেস দিবেন এরপর একটি পাসওয়ার্ড দিবেন বড় হাতের ছোট হাতের এবং নাম্বার মিলিয়ে এবং সেম পাসওয়ার্ড এখানে দিবেন এবং এখানে বক্সে ক্লিক করবেন তারপর সাইন আপে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে একটি মেসেজ এসছে সেটি হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড এখন আমার একটি মেইল চলে আসছে সেই মেইলে আমি একটু চেক করব এখানে দেখতে পাচ্ছেন একটি মেইল চলে আসছে সেই মেইলটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি let's say uh, toklima khan you are registered network এবং আমার এখানে একটি কোড আসছে এই কোডটি আপনাকে বসাতে হবে তার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে সেম কাজগুলো আপনি মোবাইলে করে নিতে পারেন সো আমি এটি অ্যাক্টিভেট করে নিচ্ছি অ্যাক্টিভেট করে নেওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে অ্যাক্টিভেট করে ফেলেছি এবং এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমার ইন্টারফেসটা শো করছে আপনি দেখতে পাচ্ছেন মোবাইলে সেম ইন্টারফেস কিন্তু আপনার শো হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এইবার আপনাকে আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে একটি কোড বসাতে বলেছে সেই কোডটি কোথায় পাবেন আপনি আবার পুনরায় ইমেলে যাবেন ইমেলের মধ্যে এখানে আপনি একটি ছয় ডিজিটের কোড পাবেন সেটি কপি করবেন কপি করার পরে আপনি সরাসরি চলে আসবেন এখানে সো আপনি এখানে আমি ম্যানুয়ালি বসাচ্ছি পঁচাশি শূন্য এক পঁচাশি সুন্দর একটি কোড পাঠিয়েছে তারা পঁচাশি শূন্য এক পঁচাশি এভাবে সেম আপনি কোডটি পাবেন আপনার ইমেলের মধ্যে অ্যাক্টিভেট কোড আপনি অ্যাক্টিভেট কোড এর মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি তাদের সাথে অ্যাক্টিভেট হয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন যেগুলো ক্রিপ্টোকারেন্সি রিলেটেড এবং ইয়ারড্রপ সম্পর্কে অনেকগুলো অফার রয়েছে এই ওয়েবসাইটটিতে কাজ একটি সেটি হচ্ছে আপনি জাস্ট অ্যাকাউন্টটা ফেলে অ্যাকাউন্টটা করে ফেলে রাখবেন এই কাজটুকু আপনি ঘরে বসে মোবাইল দিয়ে বা কম্পিউটারে করে ফেলতে পারবেন আশা করি বুঝতে পেরেছি জাস্ট আপনার অ্যাকাউন্ট করাই হচ্ছে সবচেয়ে বড় কাজ এবং এখানে যারা টপ এক্সপার্ট রয়েছে এবং ট্রেডার রয়েছে তারা কিন্তু এখানে তাদের ছবিগুলো শো করছে এবং এখানে কয়েনগুলো কি পরিমাণ রিজার্ভ রয়েছে বিটকয়েন রয়েছে এবং ইথানাম রয়েছে আরও রয়েছে টেদার এবং আরও অনেকগুলো অপশন রয়েছে আপনি কিভাবে পেমেন্টটা নেবেন সেটি আমি আজকের ভিডিওতে শেয়ার করব মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এক্সচেঞ্জ করে নিতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে পেমেন্টগুলো পাবেন তার মানে সেটি কিভাবে উইড্রো নেবেন সেটি আমি এবার স্টেপ বাই স্টেপ শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সো প্রথমত অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন সেটি আমি আগেই বলেছি এরপরে আপনি যেখানে যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেটের মধ্যে প্রথমে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আমি দেখিয়েছি যে আপনি কোডটি কপি করে রাখবেন নির্ধারিত একটি জায়গায় সো আমি এখানে কপি করে রেখেছি যে এটি আমার কোড তার মানে টকলিমা কান ডট নেটওয়ার্কের একটি কোড এই কোডটি আপনার অবশ্যই প্রয়োজন হবে উইড্রো করার সময় সেটি এখানে শো করবে আংশিক এরপরে সরাসরি আপনি কিভাবে পেমেন্ট নেবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি এখানে তিনটি অপশন রয়েছে টি এন ইথেরাম ইউএসডিটি সো সরাসরি আপনি যে কোনো একটিতে আপনি পেমেন্টগুলো নিতে পারবেন সো প্রথমে আপনি স্যান্ড টোকেনে ক্লিক করবেন স্যান্ড টোকেনে ক্লিক করার পরে আপনার পুরো কোডটি এখানে শো করছে দেখতে পাচ্ছেন ফ্রম এরপরে আপনি এখানে টুতে কি বসাবেন টুতে বসাবেন এখান থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করে দিবেন সো আমি ইথেরামে দেখাচ্ছি সো আপনার যদি ইথেরামে কোনো অ্যাকাউন্ট না থাকে সো সেটি আমি এবার দেখাচ্ছি প্রথমে আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে কয়েন বেস লিখবেন কয়েন বেস লিখার পরে এই যে প্রথম লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি এখানে কয়েন বেসের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন তো কয়েন বেস অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে বিটকয়েন দেখতে পাচ্ছেন ইথারাম দেখতে পাচ্ছেন সো আপনার ইথারাম দরকার আপনি ইথারামে ক্লিক করবেন ইথেরামে ক্লিক করার পরে সরাসরি আপনি এখানে যে ওয়ালেট দেখতে পাচ্ছেন ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এই যে রিসিভ দেখতে পাচ্ছেন রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে এই যে এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি আপনি কপি করবেন জাস্ট ইজিয়েস্ট ওয়ে সো এটি করার পরে সরাসরি আপনি এবার চলে আসবেন এই যে এখানে টু দেখতে পাচ্ছেন টুতে আপনি পেস্ট করে দিবেন তার মানে ইথেরামের যে অ্যাকাউন্টটি আপনি করেছেন তার মানে কয়েন বেসের মধ্যে সেই ইথেরামের লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দিবেন এতে করে হবে কি যে টল টকলিমা কান ডট নেটওয়ার্ক এর মধ্যে যে ওয়ালেটগুলো আপনি ফ্রি পাবেন সেই ওয়ালেটগুলো আপনার এই ইথেরামের মধ্যে এসে জমা হবে দ্যাটস ইট এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে ডলারের পরিমাণটি দিবেন সো এখানে দশ ডলার হলে দশ ডলার দিবেন পনেরো ডলার হলে পনেরো ডলার দিবেন এরপর আপনি এখানে কয়েন হিসেবে ইথেরাম সিলেক্ট করে দিবেন যেহেতু আপনি এখানে ইথেরামের কোডটি বসিয়েছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপরে সরাসরি এই যে কনফার্ম দ্য ট্রানজ্যাকশন যেটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করলে আপনার পেমেন্টটি সরাসরি আপনার যে কয়েন বেস এর কয়েন বেস অ্যাকাউন্টটি রয়েছে অর্থাৎ ইতেরামের মধ্যে সেটি আপনি এই ইতেরামের মধ্যে দেখতে পাবেন দ্যাটস ইট এরপর ইতেরাম থেকে সরাসরি আপনি বিকাশের মধ্যে সেটি নিয়ে আসতে পারবেন এ হচ্ছে মোটামুটি পেমেন্ট কীভাবে নেবেন সেটি সো আপনি যদি ভিডিওটি একবার না বোঝেন দুবার তিনবার বারবার দেখুন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপরও আপনাকে আমি অনুরোধ জানাবো আপনার হয়তো নতুন মনে হতে পারে আপনি কম্পিউটারে বা মোবাইলে যে কোনো একটি ডিভাইসে আপনি এই কাজটি করতে পারবেন তবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র এইটটি ডিভাইসে তার মানে এইটটি মোবাইলে শুধুমাত্র একটি অ্যাকাউন্টে ওপেন করা যাবে আপনি একই নামে বা একই ইমেল ইমেল অ্যাড্রেস দিয়ে দুইটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমার নতুন চ্যানেল মেক মানি অনলাইনকে সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং এখানে যে অল বাটন রয়েছে সেই অল বাটনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care